no kashaga tukiri Tando mari gono shana shab no nga shikiri Tando imali ano no kare shashun shashun chiring chiring Miri ani hamza mano shine kotoma Ani lama tongsa songka nungno ani lama Kale kobre tai tongo kale kumai tangdero Nungle ani gana gana tong ketini Kashago toman sejana Chukre alona Hello, hello, hello Yang sini part 5 ya Kumla, Andra Gundra, Lakasya जोंनि पार्ट पाइखाया दाबो रे पार्ट लिख प्रेक्टिस लिख दं आरो दिनै ड्राइभार मास्टार ड्राइभार आं माखासे पार्टी पाइजा पार्ट्स बहुत छान बोलो लास्ट <laughs> नहीं लास्ट हाँ। नहीं था Hmm, tum sing kamu? Re briri nama sasian tara, bono. Hmm. Fort sakai. Aro lo kelali sipian. Oh, bini enak. Aro sai nomari nah hang tum. Ini kita down.